আসসালামু আলাইকুম welcome my YouTube channel MD Suman icon আমার ভিডিওটাতে আমি একটি ডিজাইনের ওড়না দেখাচ্ছি আপনাদেরকে এটা ওড়নাতে ইউ বসানো হয়েছে আমার ইউটিউবে যতগুলা ভিডিও আপলোড দেওয়া আছে সবগুলাতেই থ্রি পিস ওড়না শাড়ি ব্লকের চাদর এমব্রয়ডারি এপ্লিক চাদর সবগুলো ভিডিওতে ডিজাইনের ছবি দেওয়া আছে তো আপনারা যারাই আমার ভিডিওটা দেখবেন আপনাদের যদি ডিজাইন পছন্দ হয়ে থাকে তো আমাকে ছবিটা শর্ট স্ক্রিন করে কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে দেবেন বা আপনি যদি নিতে চান সেটাও আমাকে বলবেন আমি আপনাদেরকে করে দেওয়ার জন্য চেষ্টা করব কুরিয়ার করে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন আমাকে আমি সামনের দিকে আরও সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই